আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আমি এমডি রহমান আজ আপনাদের কাছে আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো পিপলস ইমার্ট লিমিটেড থেকে কিভাবে টাকা উইথড্রু দিতে হয় পিপলস ইমার্ট হল দু হাজার একুশ সালের একটি বিশ্বস্ত ও অতি ইনকামজনিত একটি সাইট যেখান থেকে আপনি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং তারা সরকারি লাইসেন্সপ্রাপ্ত একটি কোম্পানি এ থেকে আপনারা কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না আর আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে এমডি রহমান যারা নিউ ইউজার আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার নিউ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সোয়ার কথা বাড়াবো না এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আরবি ট্যাক্সের তার কীভাবে পিপল সিমারে টাকা উইথড্র দিতে হয় তার জন্য আপনার পিপল সিমার অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এরপর একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনার থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করে এই যে লগ ইনের অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর log in log in option করার পর দেখুন আমার ইন্টারফেস এখানে আছে কত পাঁচশো পঞ্চাশ টাকা আমি আমার আজকের কাজটি করে নিই তো আমি আমার আজকের কাজটি করে নিই ডেইলি অ্যাডভাইস অ্যাডভাইস ক্লিক করি ক্লিক করার পর ডেইলি অ্যাডভাইস মধ্যে ক্লিক করবেন তারপর দেখ নেট আর্নিংয়ের মধ্যে ক্লিক করেন দেখুন আমার কংগ্রাচুলেশন ইউ হ্যাভ আর্নিং দশ টাকা আমার আজকের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এই যে এখানে আমার দশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা উইথড্র করতে হয় টাকা উইথড্র করার আগে ব্যালেন্সটাকে আমার কারেন্ট ইনকাম ব্যালেন্সে আনতে হবে কনভার্ট করে অ্যাডভাইজিং ব্যালেন্স থেকে তো সেই জন্য আমাকে থ্রি ডট মিনিটে ক্লিক করতে হবে থ্রি ডট মিনিটে ক্লিক করার পরে ওয়ালেটে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে ad earning convert ad earning কনভার্টে ক্লিক করবেন তো এখানে আপনি যে ব্যালেন্সটা কনভার্ট করতে চাচ্ছেন ওই ব্যালেন্সটা দিয়ে দিবেন যেহেতু আমার পাঁচশো ষাট টাকা আছে আমি পাঁচশো ষাট টাকাই দিয়ে দিলাম এখানে আমার ট্রানজ্যাকশন পিনটা দিতে হবে তো আমি আমার ট্রানজ্যাকশন পিনটা আমি আমার ট্রানজ্যাকশন পিনটা দিয়ে দিলাম এবার কনভার্ট এবার কনভার্টে ক্লিক করবেন দেখুন successfully advertising earn balance convert successful আমার ব্যালেন্সটা কনভার্ট করা সাকসেসফুল হয়ে গেছে তারপর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর হোম হোমে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যাবেন এই যে দেখুন আমার কারেন্ট ইনকাম ব্যালেন্স এখানে কনভার্ট হয়ে গেছে টাকাটা এখন আমি উইড্রো দিতে পারবো তো উইড্রো দেওয়া যে আমার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এই যে দেখুন উইড্রোয়াল এই উইড্রোয়ালের মধ্যে ক্লিক করবেন উইড্রোয়ের মধ্যে ক্লিক করবেন এই যে ব্যাঙ্ক এম ব্যাঙ্ক উইথড্রয়াল আমরা যেহেতু মোবাইলে টাকা উইথড্রো দেবো সেহেতু আমাদের এম এম ব্যাঙ্ক উইথড্রয়াল যেতে হবে আর যদি আমরা ব্যাঙ্কে টাকা উইথড্রো দিই তাহলে ব্যাঙ্ক উইথড্রয়াল যেতে হবে তো আমি ব্যাঙ্কে যাচ্ছি না আমি আমার মোবাইলে টাকাটা নিয়ে নেবো নগদ বিকাশ রকেট যা কোনো যে একটা মাধ্যমে নিতে পারি তো আমি এখন ব্যাঙ্ক উইথড্রয়ে ক্লিক করলাম তো এখানে বলতেছে please update you mobile banking information আমার মোবাইল ব্যাঙ্কিং ইনফরমেশনগুলো দিতে বলতেছে তো আমি bKash number Nagad number Rocket number দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আমি আমার বিকাশ আর নগদ নাম্বারটা দিয়ে দিলাম রকেট নাম্বারটা দিলাম না তাই তারপরে উইড্রো সেটিং আপডেট আপডেট দেওয়ার পর উপরে যান দেখুন এই যে সাকসেস উইড্রোয়াল সেটিং আপডেট আমার মোবাইল নাম্বারটি এখানে সেভ হয়ে গেছে তো আবার থ্রি ডট মেনুতে ক্লিক করেন ক্লিক করার পর আবার এই উইথড্রুয়াল উইথড্রুয়ালের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এম ব্যাঙ্ক এম ব্যাঙ্ক উইথড্রুয়ালের মধ্যে যাবেন এই যে দেখুন এখন আপনার উইথড্রুয়াল অ্যামাউন্ট তারপর বিকাশ নাম্বার এসে পড়েছে তো আপনি কী করবেন প্রথমে অ্যামাউন্টটা দেবেন পাঁচশো ষাট এখানে আপনি অপশান সিলেক্ট করবেন বিকাশে টাকা নেবেন না নগদে তো আমি সাপোজ নগদে টাকা নেব আমি নগদ দিলাম এই যে নগদ নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে তো এখানে আপনার ট্রান্সলেশন যে প্রিন্টটা ওই প্রিন্টটা দিতে হবে আমি আমার প্রিন্টটা দিয়ে দিচ্ছি সাপোজ আমি আমার প্রিন্টটা দিয়ে দিলাম এখন আমি মোবাইল ব্যাংকিং উইথড্রয়ালে ক্লিক করব এই যে দেখুন your bank, M bank withdrawal is complete you will get this payment within seventy two hours মানে বলা হইতেছে যে বাহাত্তর ঘন্টার ভিতরে আমার পেমেন্টটা দিয়ে দিবে তো যাই হোক আপনাদেরকে দেখালাম কীভাবে পিপলস ইমের থেকে টাকা উইথড্র দিবেন আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা নিউ ইউজার আছেন যারা এখানে নিউ আইডি করতে চান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি